2022 সালের তথ্য অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দশটি মুসলিম দেশ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করা যাক একটা সময় ছিল যখন পুরো পৃথিবী মুসলমানরা শাসন করত বর্তমানে মুসলিম দেশগুলো সেই গৌরব হারিয়েছে ইসলামিক খেলাফত ধ্বংস হয়েছে প্রায় একশো বছর আগে বর্তমানে মুসলিম দেশগুলো সেই গৌরব হারিয়ে ফেলেছে আর এই জন্য বর্তমান বিশ্বজুড়ে মুসলিম দেশগুলো ও মুসলমানরা নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে তবে বিগত কয়েক দশকের মধ্যে মুসলিম দেশগুলো ঘুরে দাঁড়াতে শুরু করেছে তারা তাদের নিজস্ব প্রযুক্তি দিয়ে ট্যাঙ্ক মিসাইল যুদ্ধবিমান পারমাণবিক বোমা আর অত্যাধুনিক সব অস্ত্র নিজেরাই তৈরি করে যাচ্ছে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক দুই সালে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দশটি মুসলিম দেশ সম্পর্কে এবং সেই সাথে আপনাদের জানাবো বাংলাদেশ কত নম্বরে রয়েছে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান তুরস্ক বর্তমান বিশ্বে সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশগুলোর কথা বলতে গেলে সবার আগে উঠে আসবে তুরস্ক সময়ের সেরা মুসলিম নেতা এরদোগান ক্ষমতায় আসার পর থেকে তুরস্ক অনেক দ্রুত এগিয়ে চলেছে সামরিক শক্তিতে মুসলিমদের এগিয়ে রাখতে টাকা ব্যয় করতে কখনো পিসপা হননি এরদোগান বিগত কয়েক বছরে অস্ত্র নির্মাণ শিল্প এবং প্রযুক্তিতে তুরস্ক অনেক দূর এগিয়ে গেছে তারা নিজের দেশে বিমান ড্রোন ট্যাঙ্ক এবং যুদ্ধজাহাজ তৈরি করছে সেই সাথে বিভিন্ন রকম মিসাইল তৈরি করে যাচ্ছে প্রতিনিয়ত তুরস্ক আমেরিকার নিউক্লিয়ার পাওয়ার শেয়ারিং চুক্তির অংশীদার ফলে তুরস্কের কাছে পারমাণবিক বোমা আছে কিন্তু তারা তা স্বীকার করে না তবে সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান নিজ দেশে এবং নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক বোমা তৈরির ইঙ্গিত দিয়েছে এইসব কিছু ছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক রাশিয়া কিংবা ফ্রান্সের মতো সুপার পাওয়ারগুলোর সাথে টেক্কা দিচ্ছে অতীতে তুরস্ক অটোম্যান বা উসমানীয় সাম্রাজ্যের কেন্দ্র ছিল মূলত এই কারণে তারা সম্পদ আর সামরিক শক্তিতে তারা এত শক্তিশালী দু সালের র্যাঙ্কিং অনুযায়ী গোটা বিশ্বের সামরিক শক্তিধর দেশগুলোর তালিকায় এগারো নম্বর স্থানে তুর্কিরা বর্তমানে তুরস্কের সামরিক সদস্য সংখ্যা তিন লক্ষ পঞ্চান্ন হাজার এসব ছাড়াও তাদের রিজার্ভে সৈন্য রয়েছে তিন লক্ষ আশি হাজার তুরস্কের হাতে ট্যাঙ্ক রয়েছে দুই এবং তুরস্কের মোট এক হাজার যুদ্ধবিমান রয়েছে তবে তুরস্কের শক্তির অন্যতম জায়গা হচ্ছে তাদের অ্যাটাক ড্রোনগুলো একশো বিশটিরও বেশি অ্যাটাক ড্রোন রয়েছে তুরস্কের হাতে তুরস্কের মোট সাবমেরিন সংখ্যা বারোটি আরও ছয়টি নিউক্লিয়ার সাবমেরিন খুবই দ্রুত তুরস্কের নৌবাহিনীতে যুক্ত হবে মূলত আধুনিক প্রযুক্তি আর দক্ষ জনবলের কারণে তারা আজ এতদূর আসতে পেরেছে তবে তাদের এত উন্নতির পিছনে তাদের প্রেসিডেন্ট এরদোগানের ভূমিকা সবচেয়ে বেশি নাম্বার টু ইরান সামরিক শক্তির দিক থেকে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিধারী মুসলিম দেশগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরান সামরিক শক্তিতে ইরান ক্রমে উন্নতি করে যাচ্ছে ইরানের এই উন্নতির ফলে ভয়ে ভয়ে দিন গুনছে এর প্রতিপক্ষ দেশগুলো তবে ইরানের সামরিক শক্তি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তবুও তাদের সামরিক শক্তির দর কতটুকু তা বুঝে নেবার মতো বেশ উপায় রয়েছে আমেরিকা বা ইসরায়েলের সাথে ইরানের শত্রুতা সম্পর্কে আপনারা সকলেই জানেন ইরান যদি সামরিক শক্তিতে দুর্বল রাষ্ট্র হতো তাহলে এতদিনে আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানকে দাবিয়ে দিত কিন্তু ইরান এতটাই শক্তিশালী যে আমেরিকাও ইরানের দিকে চোখ তুলে তাকাতে একশো বার ভাবে এছাড়া মধ্যপ্রাচ্যে সৌদি আরব একচেটিয়া রাজত্বের যে নীলনকশা অঙ্কন করে রেখেছে তা বাস্তবায়নের পথে একমাত্র বাধাও এই ইরান ইরানের বর্তমানে টোটাল সৈন্য সংখ্যা পাঁচ লক্ষ আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার ড্রোন সক্ষমতা অনেক গুণ বাড়িয়ে নিয়েছে ইসলামিক স্টেট বা আইএস জঙ্গির বিরুদ্ধে দুই সাল থেকে ইরাকে ড্রোন ব্যবহার করে আসছে ইরান দুই সালের জুনে যুক্তরাষ্ট্রের একটি ড্রোনকে ভূপাদিত করে ইরান তারা অভিযোগ করে আমেরিকার ড্রোন ইরানের আকাশসীমায় ঢুকে পড়ায় তারা ড্রোনটিকে ধ্বংস করে দেয় দুই সালের সামরিক র্যাঙ্কিং অনুযায়ী ইরান বিশ্বের চোদ্দতম শক্তিধর দেশ ইরানি পৃথিবীর একমাত্র দেশ যারা আমেরিকার সবচেয়ে বেশি ড্রোন ধ্বংস করেছে বর্তমানে ইরানের মোট জনসংখ্যা আট কোটি তিরিশ লক্ষ ইরানের সামরিক বাহিনী বিভিন্ন রকম ভয়ানক অস্ত্রে সুসজ্জিত ইরানের কমব্যাট ট্যাঙ্ক রয়েছে এক হাজার ছয়শো চৌত্রিশটি বর্তমানে ইরান অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক নিজেরাই তৈরি করে যাচ্ছে এত কিছু ছাড়াও ইরানের রয়েছে রকেট প্রজেক্টর সংখ্যায় প্রায় এক রকেট প্রজেক্টর রয়েছে ইরানের ইরানের বিমান বাহিনীতে মোট পাঁচশো নয়টি অ্যাটাক যুদ্ধবিমান রয়েছে অনেকের মতে ইরানও গোপনে মাটির নিচে বাংকারে পারমাণবিক বোমা তৈরি করে যাচ্ছে বর্তমান বিশ্বে পারমাণবিক বোমার পরে সবচেয়ে ভয়ানক ধরা হয় ড্রোনকে আর ইরান নিজেরাই অ্যাটাক ড্রোন তৈরি করতে সক্ষম ইরানের তৈরি ড্রোনগুলোর ক্ষমতা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি তবে আমেরিকা যতবারই তাদের ড্রোন পাঠিয়ে ইরানের তথ্য চুরি করার জন্য চেষ্টা করেছে ঠিক ততবারই ইরান আমেরিকার ড্রোন মাঝাকাশে ধ্বংস করে দিয়েছে এর থেকে বোঝা যায় ড্রোন প্রযুক্তিতে ইরান অনেক দূর এগিয়ে গেছে ড্রোন ছাড়াও ইরানের তৈরি মিসাইলকে সবাই ভয় পেয়ে থাকে ইরানের তৈরি মাঝারি পাল্লা ও দূরপাল্লার মিসাইলগুলো শত্রুদের কাছে রীতিমতো আতঙ্ক আর ইরানের তৈরি মিসাইলকে সবথেকে বেশি ভয় পায় ইসরায়েল ইরানের মিসাইল ও ড্রোনের ভয়ই মূলত আমেরিকা কখনও ইরানে হামলা করে না নাম্বার থ্রি পাকিস্তান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান যদিও পাকিস্তানের আগের মতো তেজ নেই তারপরও যে কোনো প্রতিপক্ষের মনে ভয় ধরাতে তারা পটু আর পাকিস্তানের সবচেয়ে বড় শত্রু হলো ভারত এখনও ভারত পাকিস্তানকে জমের মতো ভয় পায় পাক ভারত সীমান্তে যদি ভারত পাকিস্তানের একজন সৈন্যকে মারে পাকিস্তান তার বিপরীতে ভারতের দুইজন সৈন্য মেরে ফেলে আর পাকিস্তানের সবচেয়ে কাছের বন্ধু হলো চীন আর পাক ভারত যুদ্ধ হলে চীন সরাসরি পাকিস্তানের পক্ষ নেবে আর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোর তালিকায় পনেরো নম্বরে রয়েছে পাকিস্তান বর্তমানে পাকিস্তানের মোট সৈন্য সংখ্যা ছয় লক্ষ চুয়ান্ন হাজার বর্তমানে পাকিস্তানের মোট পারমাণবিক বোমা সংখ্যা একশো থেকে একশো ষাটটার মতো পাকিস্তানের প্রতি বছর সামরিক বাজেট এগারো বিলিয়ন ডলার এছাড়াও পাকিস্তান ইলেকট্রিক ওয়ারফেয়ারে সক্ষম আর ইলেকট্রিক ওয়ারফেয়ার হলো এই যুগের সেরা অস্ত্র ইলেকট্রিক অ্যাটাক দিয়ে পাকিস্তান বিমান জাহাজ সাবমেরিন এবং ট্যাঙ্কের কানেকশন ব্লক করে দিতে পারে এর ফলে বিমানগুলো রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং শত্রুর সহজ শিকারে পরিণত হয় এই ইলেকট্রিক ওয়ারফেয়ার দিয়েই জাপান রাশিয়ার নেভিকে হারিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে আর পাকিস্তানের এমন ইলেকট্রিক ওয়ারফেয়ার রয়েছে কয়েক শত যার কারণে তারা অন্যান্য অস্ত্রের দিক থেকে পিছিয়ে থাকলেও এই দিক থেকে ভারতের চেয়ে অনেকগুণ এগিয়ে আছে আরেকটি কথা শুধু অস্ত্র থাকলে যুদ্ধে যেতে যায় না যে দেশে সেনাবাহিনী মরতে ভয় পায় সে দেশ কখনো যুদ্ধে জয়লাভ করে না পাকিস্তানি সেনাবাহিনী জীবন দিতে রাজি কিন্তু দেশের কিছু হতে দিতে রাজি নয় আর এই কারণেই ভারত পাকিস্তানকে এতটা ভয় পায় নাম্বার ফোর সৌদি আরব বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে সৌদি আরব বর্তমানে অস্ত্র কেনার দিক থেকে সৌদি আরব পৃথিবীতে এক নম্বর আমেরিকা ও চীনের পরেই সৌদি আরবের সামরিক বাজেট সর্বোচ্চ অর্থাৎ রাশিয়ার থেকেও বেশি অর্থ ব্যয় করে সৌদি আরব তাদের সামরিক খাতে বর্তমানে মধ্যপ্রাচ্যে যতগুলো দেশ রয়েছে তার মধ্যে সৌদি আরবই সবচেয়ে বেশি আধুনিক এবং শক্তিশালী প্রায় পৌনে তিনশো বছর আগে সতেরোশো সালে সৌদি সামরিক বাহিনী প্রতিষ্ঠিত হয় মোট চার লক্ষ আশি হাজার সেনা রয়েছে সৌদি আরবের হাতে গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী সৌদি আরবের অবস্থান সতেরো নম্বরে অর্থাৎ সামরিক শক্তিতে ইসরায়েলের থেকেও এগিয়ে আছে সৌদি আরব সৌদি আরবের সামরিক বাজেট সাতষট্টি পয়েন্ট ছয় বিলিয়ন মার্কিন ডলার আমেরিকা আর চীন ছাড়া এত বিশাল বাজেট আর কোনো দেশের নেই সৌদি সেনাবাহিনীর সদস্য সংখ্যা আড়াই লাখেরও বেশি সৌদি আরবের ব্যবহৃত অস্ত্রগুলো আমেরিকা ব্রিটেন এবং জার্মানির তৈরি এসব ছাড়াও চীন পাকিস্তান সহ আরও হাফ ডজন দেশ থেকে অস্ত্র কিনে সৌদি আরব সৌদি আরবের হাতে রয়েছে প্রায় এক হাজার শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক ট্যাঙ্ক ছাড়াও আরও প্রায় পনেরো হাজার আর্মড ভেহিকেল আছে সৌদি সেনাবাহিনীতে আর মরুভূমিতে সৌদির অন্যতম শক্তি হচ্ছে আমেরিকার তৈরি অ্যাপাসি হেলিকপ্টার এই অ্যাটাক হেলিকপ্টারের পাশাপাশি আরও তিনশোর উপরে অ্যাটাক ড্রোন রয়েছে সৌদি আরবের অধিকাংশ ড্রোন চীনের তৈরি মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি বিমান বাহিনীতে সবচেয়ে উন্নত বিমান রয়েছে সব দিকে বিবেচনা করলে সৌদি আরবের ধারে কাছেও নেই কোনো দেশ সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে এটা যে সৌদি আরবের এত কিছু থাকার পরও না থাকার মতো কারণ তাদের এত সব অস্ত্র থাকার পরও মুসলিমদের কোনো কাজে আসে না এগুলো বরং মুসলিমদের হত্যা করতেই এইসব অস্ত্র বেশি ব্যবহার করে থাকে সৌদি আরব এবং তারা বেধর্মীদের কাছ থেকে অস্ত্র কিনে তাদেরকে আরও ধনী বানিয়ে দিচ্ছে নাম্বার ফাইভ মিশর সামরিক দিক বিবেচনা করলে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশগুলোর তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে মিশর মিশরের নীল নদের তীরে ফেরাউন শাসকদের হাতে মিশরীয় সভ্যতা গড়ে ওঠে ফলে প্রাচীনকাল থেকে মিশরীয়রা অনেক উন্নত জাতি মাঝে ইসরায়েল যুদ্ধে বিশাল ধাক্কা খেলেও আবার ঘুরে দাঁড়িয়েছে মিশর বর্তমানে রাশিয়া সহ পৃথিবীর সব শক্তিশালী দেশগুলোর সাথে সুসম্পর্ক থাকায় বেশ ভালো এগোচ্ছে মিশর মিশরের টোটাল সৈন্য সংখ্যা চার লক্ষ চল্লিশ হাজার মিশরের সেনাবাহিনীতে প্রায় চার হাজার যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে যা বিশাল বহর এছাড়া মিশরে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী সামরিক শক্তি বৃদ্ধিতে মিশর কখনো আপোষ করে না তবে মিশরের এত শক্তি থাকলেও তা মুসলিমদের কোনো কাজে আসে না কারণ মিশরের এইসব অস্ত্র মুসলিম নিধনেই বেশি ব্যবহৃত হয় নাম্বার সিক্স আলজেরিয়া সামরিক শক্তির দিক থেকে মুসলিম দেশগুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে আলজেরিয়া মধ্যপ্রাচ্যের মধ্যে আলজেরিয়া অন্যতম শক্তিশালী একটি দেশ দেশটি উত্তর আফ্রিকার ভূমধ্য সাগরের তীরে অবস্থিত মূলত সামরিক শক্তির জন্যই দেশটি এখনও টিকে আছে আলজেরিয়ার মোট অ্যাক্টিভ সৈন্য সংখ্যা পাঁচ লক্ষ বিশ হাজার আলজেরিয়ার মোট দুই হাজার চারশো পনেরোটি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে বিমান বাহিনীতে রয়েছে এক হাজার সাতষট্টিটি যুদ্ধবিমান আলজেরিয়ার যুদ্ধবিমান ছাড়াও আরও একশো আঠারোটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে যা যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আলজেরিয়ার আরেকটি ভয়ঙ্কর অস্ত্র হলো তাদের অ্যাটাক ড্রোনগুলো তাদের বহরে টোটাল বাষট্টিটি অ্যাটাক ড্রোন রয়েছে আর মিলিটারি স্যাটেলাইট রয়েছে আরও আটটি আলজেরিয়ার নৌবাহিনীও বেশ শক্তিশালী সব মিলিয়ে মোট দুইশো একটি যুদ্ধজাহাজ রয়েছে আলজেরিয়ার নৌবাহিনীতে আলজেরিয়ার নৌবাহিনীর সবচেয়ে বড় শক্তি হলো তাদের হেলিকপ্টার ক্যারিয়ার আলজেরিয়ার এই হেলিকপ্টার ক্যারিয়ারটিকে শত্রুরা জমের মতো ভয় পায় এছাড়াও আলজেরিয়ার নৌবাহিনীতে সাবমেরিন রয়েছে আরও আটটি আলজেরিয়ার বিমানবাহিনী নৌবাহিনী ও সেনাবাহিনী ছাড়াও আরও একটি স্পেশাল বাহিনী রয়েছে যে বাহিনীর নাম টেরিটোরিয়ান এয়ার ডিফেন্স ফোর্স এই বাহিনীর কাজ হল বিভিন্ন রকম মিসাইল ও আলজেরিয়ার ড্রোনগুলোকে নিয়ন্ত্রণ করা নাম্বার সেভেন ইন্দোনেশিয়া সামরিক শক্তির দিক থেকে মুসলিম দেশগুলোর মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার মোট অ্যাক্টিভ সৈন্য সংখ্যা চার লক্ষ বিয়াল্লিশ হাজার আর তাদের যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চারশো বিশটি তবে সবচেয়ে অবাক করা বিষয় হল ইন্দোনেশিয়ার সামরিক বাজেট সামরিক বাজেট সাত পয়েন্ট ছয় বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশের সামরিক বাজেটের চেয়েও দুই গুণ বেশি ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে মোট নৌযান রয়েছে দুইশো বিয়াল্লিশটি আর সাবমেরিন রয়েছে পাঁচটি বন্ধুরা ইন্দোনেশিয়া এত সব অস্ত্র ও আধুনিক সরঞ্জাম নিয়ে সামরিক শক্তির দিক থেকে মুসলিম দেশগুলোর তালিকায় সপ্তম অবস্থানে জায়গা করে নিয়েছে নাম্বার এইট বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে শক্তিধর মুসলিম দেশগুলোর মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রতি বছর বাংলাদেশের সামরিক budget four point five three billion মার্কিন ডলার আর বাংলাদেশের মোট অ্যাক্টিভ সৈন্য সংখ্যা এক লক্ষ ষাট হাজার বাংলাদেশের অ্যাটাক যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে দুইশো ছিয়াত্তরটি আর্মড ভেহিকেল রয়েছে এক হাজার দুশো তিরিশটি রকেট প্রজেক্টরস রয়েছে বাহাত্তরটি বাংলাদেশের সেনাবাহিনী শক্তিশালী হলেও বাংলাদেশের বিমান বাহিনী বেশ দুর্বল বাংলাদেশ বিমান বাহিনীর টোটাল যুদ্ধবিমানের সংখ্যা একশো সাতাত্তরটি যুদ্ধবিমান ছাড়াও আরও সাতাত্তরটি হেলিকপ্টার রয়েছে বাংলাদেশের বিমান বাহিনীতে যদি বাংলাদেশ নৌবাহিনীর কথা বলা হয় তাহলে বাংলাদেশ নেভিও বেশ শক্তিশালী বাংলাদেশ নেভির মোট যুদ্ধজাহাজ রয়েছে একশো বারোটি এর মধ্যে সবগুলোই বর্তমান যুগের অত্যাধুনিক যুদ্ধজাহাজ আর বাংলাদেশ নেভির সবচেয়ে বড় অস্ত্র হল দুইটা মিংকেলা সাবমেরিন বাংলাদেশের এই দুটি সাবমেরিনকে ভারত ও মায়ানমার ভয় পেয়ে থাকে নাম্বার নাইন মালয়েশিয়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশগুলোর তালিকায় নবম অবস্থানে রয়েছে মালয়েশিয়া মালয়েশিয়ার প্রতি বছর সামরিক budget four point seven billion মার্কিন ডলার এবং তাদের মোট অ্যাক্টিভ সৈন্য সংখ্যা এক লক্ষ দশ হাজার মালয়েশিয়ান বিমান বাহিনীতে মোট যুদ্ধ বিমান রয়েছে একশো সত্তরটি তবে তাদের বিমানবাহিনীতে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই তাদের যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে মাত্র চুয়াত্তরটি মালয়েশিয়ার নৌবাহিনীতে মোট যুদ্ধজাহাজ রয়েছে একষট্টিটি তাদের নৌবহরে কোনো এয়ারক্রাফ্ট ক্যারিয়ার নেই তবে বাংলাদেশের মতো তাদেরও দুটি সাবমেরিন রয়েছে এক কথায় বলা যায় মালয়েশিয়া বাংলাদেশের চেয়ে অনেক উন্নত ও কূটনৈতিক দিক থেকে এগিয়ে থাকলেও তাদের সামরিক শক্তি বাংলাদেশের চেয়ে অনেক দুর্বল এ কারণে মায়ানমার মালয়েশিয়াকে একটুও ভয় পায় না মাঝে মাঝে আক্রমণ করে বসে মালয়েশিয়ায় মালয়েশিয়ার আকাশপথ লঙ্ঘন করেছে বারবার মায়ানমার এজন্য আমার মতে মালয়েশিয়া যখন এত উন্নত দেশ সেহেতু তাদেরকে সামরিক শক্তির দিক থেকে আরও মনোযোগী হওয়া উচিত number ten United Arab Emirates বা ডুবাই ডুবাইয়ের মোট সামরিক বাজেট বাইশ পয়েন্ট পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলার যা অনেক বেশি ছোট দেশ হিসাবে সামরিক বাজেটের দিক থেকে দুবাই এক দোকানের দেশ তুরস্কের চেয়েও বেশি অর্থ ব্যয় করে থাকে কিন্তু দুবাইয়ের সৈন্য সংখ্যা মাত্র চৌষট্টি হাজার তাও এই সব সৈন্য বিভিন্ন দেশ থেকে ভাড়া করে নিয়ে আসা দুবাইয়ের নিজস্ব কোনো সৈন্য নেই বললে চলে দুবাইয়ের মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চারশো চৌত্রিশটি আর্মড ভেহিকেলস রয়েছে আট হাজার ছয়শো একানব্বইটি দুবাইয়ের টোটাল যুদ্ধ বিমানের সংখ্যা পাঁচশো চৌত্রিশটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে তিরিশটি দুবাইয়ের নৌবাহিনী তেমন শক্তিশালী নয় তারপরও তাদের পঁচাত্তরটি যুদ্ধজাহাজ রয়েছে দুবাইয়ের নৌবহরে কোনো সাবমেরিন নেই তবে দুবাইয়ের যত টাকাই থাক না কেন ভাড়া করার সৈন্য দিয়ে কখনো যুদ্ধে যেতাম